আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইফসন এল একশো তিরিশ এই প্রিন্টারটির প্রবলেম আমরা একটু প্রিন্টারটি অন করে দেখি প্রিন্টারটির প্রবলেমটা আপনাদের এখন দেখাবো একটা প্রিন্ট দিয়ে বন্ধুরা চলুন আমরা একটা কম্পিউটার থেকে একটা প্রিন্ট দিই প্রিন্ট দেওয়ার পরে প্রিন্টারটি কী প্রবলেম আসলে সেটা আপনাদেরকে জানাবো তো বন্ধুরা হচ্ছে প্রিন্টারের প্রবলেম আমরা একটু হেড ক্লিন করে আসি হেড ক্লিন করার পরে যদি না হয় তাহলে আমরা এখন যাব চলুন হেড ক্লিন করিনি তো বন্ধুরা আমরা একটু হেড ক্লিন করে দেবো আপনাদের তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন প্রিন্টারটি হেড ক্লিন হওয়ার পরে আমরা আপনাদেরকে আরেকটা প্রিন্ট দিয়ে দেখাবো তো বন্ধুরা হেড ক্লিন শেষ আমরা আবার একটা প্রিন্ট দিয়ে দেখি আপনাদেরকে দেখাবো আগের প্রিন্ট ছিল এটা এখন আরেকটা প্রিন্ট দিব উল্টো সাইডে কাগজের সেম প্রবলেম তো বন্ধুরা আমরা একটু হেডটা পরিষ্কার করে দেখি কীভাবে পরিষ্কার করবেন আপনাদেরকে আমরা দেখাবো আজকে একটা হেড কীভাবে পরিষ্কার করা যায় তো চলুন আমরা প্রিন্টারটি খুলি প্রিন্টারটা খুললাম আমরা আমরা যাব ব্ল্যাক প্রবলেম যার কারণে আমরা হেডটাকে খুলব হেডটাকে পরিষ্কার করব আমরা আমরা একটু সিলেন্স দিয়ে টেনে দেখি কালি এখনই আসতেছে কিনা হ্যাঁ কালি আসতেছে বন্ধুরা হচ্ছে হেড আমরা হেডটি ওয়াশ করব কিভাবে ওয়াশ করতে হয় এটা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখি কিভাবে ওয়াশ করতে করা যায় দেখুন কিভাবে হেড পরিষ্কার করি আমরা প্রথমে এক্সেলেন্স পানি নিব সাদা পানি এরপরে আমরা আপনাদেরকে যে হেডের যে সাইডটা আছে ওই সাইডটাই আপনার পরিষ্কার করবো তো এইভাবে পরিষ্কার করার পরে আমরা এটাতে রোদে শুকানো করে আবার লাগাবো আমরা আপনাদের এবার হেডটা লাগাবো দেখেন কীভাবে হেডটা লাগাই আমার কাছে ওয়ারেস আমার খারাপ নাই দশ টাকা করে দিবেন এটা তারা বিশ টাকা করে দশ টাকা লাভ করে তো বন্ধুরা আমরা এখন হেডটা লাগানোর পরে কালিটা টানবো কালিটা টানার পরে আপনাদের একটা পেন দিয়ে দেখাবো দেখুন কালি টানার জন্য আমরা আপনার পিছনে যে ড্যামেজ কালি আছে নল ওই নল দিয়ে পাইপ করে দিয়ে টানতেছি এটা আচ্ছা, এবার আমরা ফ্রেম দিয়ে দেখবো আপনাদেরকে দেখাবো চলুন আমরা ফ্রেমটা একটু অন করি ভাই আচ্ছা না এখন ওই প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে আপনারা একটু ওয়েট করুন আমরা আপনাদের এই প্রসেসিং রিজেক্ট গেলে প্রিন্ট করে দেখাই দিব ধরো দেখুন আমরা একটা প্রিন্ট দিই আপনাদের সামনে প্রিন্টারটি হেড পরিষ্কার করার পরে এই ফার্স্ট প্রিন্ট আপনাদের সামনে দিচ্ছি একটু খেয়াল করুন প্রিন্টে আগের মতন আছে কিনা তো প্রিন্টারটি সেম প্রবলেমই আছে এখন হেড চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই